দূরের এবং কাছের সম্মানিত সকল ভিউয়ার এবং আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি Subrata Saha workshop super mechanical Khulna polytechnic institute Khulna আমি সকলকে আমার সেশনে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা নিশ্চয়ই অবগত আছো এখনকার সেশনটি অনুষ্ঠিত হচ্ছে ষষ্ঠ পর্ব মেকানিক্যাল টেকনোলজির মেকানিক্যাল মেজারমেন্ট অ্যান্ড মেট্রোলজি বিষয়ের উপরে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আজ তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নবম অধ্যায়ের নন ডিস্ট্রাকটিভ টেস্ট সম্পর্কে তোমরা এরই মাঝে জেনে গিয়েছো গত সেশনে আমি বলেছিলাম যে এই অধ্যায়টি আমরা দুটো সেশনে ভাগ করে আলোচনা করব যেটি গত সেশনে কিছু অংশ আলোচনা হয়েছে এবং আজকের সেশনে আমরা তার শেষ অংশ নিয়ে আলোচনা করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের সেশনে আমরা যে বিষয়গুলো আলোচনা করব সেগুলো হচ্ছে এক্স রে পদ্ধতিতে প্রকৌশল যন্ত্রাংশের পরিদর্শন পদ্ধতির বর্ণনা এবং আলট্রাসনিক পরিদর্শন পদ্ধতির বর্ণনা শিক্ষার্থী বন্ধুরা আমি প্রত্যাশা করি তোমরা গোটা সেশনটি অনুসরণ করলে যে বিষয়গুলো সম্পর্কে জানতে পারবে অনুধাবন করতে পারবে এবং যে বিষয়টুকু অর্জন করবে সেটি হচ্ছে এক্সরে পদ্ধতিতে প্রকৌশল যন্ত্রাংশের পরিদর্শন পদ্ধতি তোমরা বর্ণনা করতে পারবে সেশন শেষে এবং আলট্রাসনিক পরিদর্শন পদ্ধতি বর্ণনা করতে পারবে তাহলে আমরা এই আলোচনায় যাওয়ার পূর্বেই নিত্যদিনকার মতো আমাদের জন্য নির্ধারিত যে ৩০ মিনিট সময় সেটাকে আমরা একটু আলোচনার সুবিধার্থে একটু বিভাজিত করে নিতে চাই মূল আলোচনার জন্য সতেরো মিনিট সময় বরাদ্দ রেখে আমরা প্রথম দিকের সূচনা বক্তব্য শুভেচ্ছা বিনিময় এবং পূর্ব পাঠের পুনর আলোচনার জন্য দশ মিনিট এবং শেষের দিকের প্রশ্নোত্তর পর্ব বাড়ির কাজ এবং ধন্যবাদ জ্ঞাপনের জন্য তিন মিনিট রেখে আমরা আলোচনা শুরু করতে চাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ সেই আলোচনার প্রথমেই আমরা একটু দেখে নিতে চাই গত সেশনে আমরা কি আলোচনা করেছিলাম অর্থাৎ পূর্ব পাঠের পুনর আলোচনা প্রতি সেশন শেষেই আমি বলে দেই যে তোমরা এগুলো কিন্তু আবার টেক্সটটি ভালো করে পড়ে পরিপূর্ণ জ্ঞানটি অর্জন করার চেষ্টা করবে এবং তোমরা সেটি করছো বলে আমি বিশ্বাস রাখি ঠিক তেমনিভাবে আমি এটাও মনে করি গত সেশন শেষে আমরা যে বিষয়গুলো আলোচনা করেছিলাম নন ডিস্ট্রাকটিভ টেস্টের সংজ্ঞা নন ডিস্ট্রাকটিভ টেস্টের পদ্ধতিসমূহ এবং ম্যাগনেটিক পার্টিকেল পরিদর্শন পদ্ধতির বর্ণনা সেগুলো তোমরা নিশ্চয়ই এর ভিতরে ভালোভাবে পড়ে ফেলেছ এবং পরিপূর্ণভাবে জেনে নিয়েছ যে বিষয়গুলো কি এবং কেমন করে ঘটে এবং কি বিষয় আমরা যদি সেগুলো একটু সংক্ষেপে আবার নতুন করে তোমাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই একসাথে আমরা সেগুলো পুনরায় মনে করে নিতে চাই আজকের সেশনের সঙ্গে সেগুলো সাজুজ্য করে নিতে চাই তাহলে প্রথমেই আমরা একটু দেখতে চাই নন ডিস্ট্রাকটিভ টেস্টের সঙ্গে আমরা কি সেদিনকে আলোচনা করেছিলাম আমি সেদিনকে তোমাদেরকে এই কথাগুলো বলেছিলাম যে এই নন ডিস্ট্রাকটিভ টেস্টকে কিন্তু লিটারেচারে এনডিটি দিয়ে সংক্ষেপে প্রকাশ করা হয় এবং এর সঙ্গে সম্পর্কিত যে অন্য কতগুলো পরিভাষা আছে সেগুলো আমি আলোচনা সংক্ষেপে উল্লেখ করেছিলাম সেগুলোকে বলা হয় এনডিই এনডিআই e, যার পূর্ণ মানে এরকম দ্বারায় non destructive inspection non destructive evaluation বা এক্সামিনেশন নিশ্চয়ই তোমাদের সেগুলো মনে আছে আমরা সংজ্ঞায় এই কথাগুলো বলার চেষ্টা করেছিলাম বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম পয়েন্ট ভিত্তিক যে আসলে এটি একটি টেস্টিং পদ্ধতি এবং একই সাথে একটি অ্যানালাইসিস টেকনিক অলসো এবং যেটা ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয় ম্যাটেরিয়ালসের বিভিন্ন রকমের ধর্ম কাঠামো এবং তাদের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ নির্ধারণ করা হয় নির্ণয় করা হয় ওয়েল্ডিংয়ের ডিফেক্ট এবং ডিসকন্টিনিউটি সেগুলো পর্যালোচনা করা হয় নির্ধারণ করা হয় এবং এই পদ্ধতি দারুণ একটি বৈশিষ্ট্য হচ্ছে এটি যে স্যাম্পলের উপরে যে কম্পোনেন্টের উপরে প্রয়োগ করা হয় সেটি অক্ষত থাকে এবং তার উপরে বারবার এই টেস্ট বা অ্যানালাইসিস বারবার করা সম্ভব হয় এবং সেই স্যাম্পলটি আবার ব্যবহারযোগ্য থাকে এই কথাগুলো আমরা বলেছিলাম নিশ্চয়ই তোমাদের মনে আছে আমরা এর সঙ্গে সম্পূরক হিসেবে বলেছিলাম যে বিপরীতভাবে আরেকটি পরীক্ষা পদ্ধতি আছে এই ম্যাটেরিয়ালসের প্রপার্টিসগুলো টেস্ট করা যায় সেটাকে বলা হয় ডিস্ট্রাকটিভ টেস্ট সেখানেও যে প্রপার্টিসগুলো টেস্ট করা হয় পর্যালোচনা করা হয় সেগুলো হচ্ছে আমাদের ডাকটিলিটি ইম্প্যাক্ট রেজিস্ট্যান্স ইল্ড এবং ultimate tensile strength fatigue strength etcetera এই কথাগুলো আমরা বিস্তারিতভাবে বলার চেষ্টা করেছিলাম আমরা এর সঙ্গে আলোচনা করেছিলাম নন ডিস্ট্রাকটিভ টেস্টের সুবিধাগুলো কি কি অসুবিধাগুলো কি কি নিশ্চয়ই তোমাদের সেগুলো মনে পড়ছে সুবিধা বেশ কয়েকটি আমি পয়েন্ট ভিত্তিক আলোচনা করেছিলাম তার ভিতরে গুরুত্বপূর্ণ কথা যেটা বলেছিলাম যে এটি প্রোডাক্ট ইভ্যালুয়েশন ট্রাবল শুটিং এবং গবেষণার ক্ষেত্রে সময় এবং অর্থ উভয় বাঁচায় ম্যাটেরিয়ালস ক্যারেক্টারিস্টিক্সের ডিসকন্টিনিউসি কন্টিনিউটিস এবং ডিফারেন্সেস এর ক্ষেত্রে খুব ভালোভাবে এইগুলোকে বের করা যায় এবং টেস্টিং ইকুইপমেন্ট যা কিছু ব্যবহার করা হয় এই এনডিটির ক্ষেত্রে সেগুলো খুব সহজ সরল এবং বহনযোগ্য এবং কম্পোনেন্টের উপরে একাধিকবার ব্যবহার করা যায় যেটা একটু আগে আমি বললাম ডিসঅ্যাডভান্টেজেস বা অসুবিধার ক্ষেত্রে মাত্র দুটো বিষয় বলেছিলাম যেটা তোমাদের নিশ্চয়ই এখন মনে পড়ছে এবং খুব সহজ বিষয়গুলো তোমরা এরই মাঝে মাঝে সেগুলো নিশ্চয়ই মনে রেখেছ সেটি হচ্ছে যে আমাদের কোয়ালিটেটিভ মানটি সে প্রকাশ করে গুণগত মান প্রকাশ করে এবং একই ধরনের ফল সে প্রায় প্রায়শই দেখানোর দেখায় বা দেখানোর মতো অবস্থা তৈরি করে যার কারণে এক্সপার্ট যারা এনডিটির থাকে তারা এরকমভাবে মত প্রকাশ করার চেষ্টা করে দেখা যায় যে বিভিন্ন ধরনের বা বিভিন্ন জন এক্সপার্ট যারা থাকে তারা প্রায়শই ভিন্ন ভিন্ন রকমের একটি মতামত দেওয়ার সচেষ্ট হয়ে যায় যাতে কিনা একটি বিভ্রান্ত তৈরি হওয়ার সুযোগ তৈরি হয় এই একটি অসুবিধা এখানে থেকে যায় ইউজ বা ব্যবহারের ক্ষেত্রে আমরা এই কথাগুলো বলেছিলাম যেটি কিন্তু অ্যারোস্পেস ইন্ডাস্ট্রি অটোমোবাইল ইন্ডাস্ট্রি যদিও বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয় বিশেষ বিশেষ করে গ্যাস অয়েল পাওয়ার জেনারেশন এই সকল ইন্ডাস্ট্রিতে বেশি ব্যবহৃত হয় নন ডিস্ট্রাকটিভ টেস্টের পদ্ধতি সমূহের ক্ষেত্রে আমরা বলেছিলাম এর যেভাবে ব্যবহৃত হয় টেস্টটি অ্যানালাইসিস টেকনিকটি তাই নির্ধারণ করে দেয় যে কোন কোন পদ্ধতিতে এটি করা সম্ভব বা করা যায় এবং করা হয় কিন্তু বিশেষ বিশেষভাবে ইন্ডাস্ট্রিতে ছয়টি পদ্ধতিকে পছন্দ করা হয় বা প্রায়শই ব্যবহার করা হয় সেই সেই ছয়টি পদ্ধতিকেই আমি উল্লেখ করেছিলাম eddy current method magnetic particle inspection method inspection method liquid penetrant method radiographic method ultrasonic method visual testing method visual testing method নিয়ে আমি ছোট্ট একটি কথা বলেছিলাম এবং গত ক্লাসে আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত ম্যাগনেটিক পার্টিকেল মেথড আমরা নিয়ে আলোচনা করেছিলাম এবং তোমরা এরই মাঝে জেনে গিয়েছো আজকে কিন্তু আমরা আলোচনা করব এই ছয়টি মেথডের আরও সিলেবাসের অন্তর্ভুক্ত আরও সর্বশেষ দুটো মেথড একটি হচ্ছে রেডিওগ্রাফিক মেথড যার অন্তর্ভুক্ত এক্স রে মেথড এবং আলট্রাসোনিক মেথড প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের গত সেশনে সর্বশেষ যে আলোচ্য বিষয়টি ছিল সেটি হচ্ছে ম্যাগনেটিক পার্টিকেল ইন্সপেকশন মেথড বা ম্যাগনেটিক পার্টিকেল পরিদর্শন পদ্ধতি তোমাদের নিশ্চয়ই মনে পড়ে আমি এখানে বেশ কিছু কথা পূর্বে বলে নিয়েই পদ্ধতিটি আলোচনা করেছিলাম সেখানে বলেছিলাম এই পদ্ধতিতে একাধিক ম্যাগনেটিক ফিল্ড ব্যবহার করা হয় যেখানে ম্যাগনেটিক ফিল্ডটি তৈরি করা হয় ইলেকট্রিক সাপ্লাই দিয়ে এবং এটি ড্রাই মেথড ওয়েট মেথড দুই পদ্ধতিতে পরিচালনা করা সম্ভব ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালসের উপরে পদ্ধতিটি পরিচালনা করা হয় এই পদ্ধতিতে ফেরাস ম্যাগনেটিক পার্টিকেল ব্যবহার করা হয় ইত্যাদি ইত্যাদি কথাগুলো আমরা বলেছিলাম এবং পদ্ধতি কী করে পরিচালনা করা হয় সেক্ষেত্রে বলেছিলাম যে আমরা যখন ইলেকট্রিক সাপ্লাই ব্যবহার করে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করব কম্পোনেন্টের মধ্য দিয়ে যেটি তৈরি হবে তখন যদি আমাদের ওই কম্পোনেন্টের মধ্যে কোনো রকমের ফ্ল ক্র্যাক ডিফেক্টস ইত্যাদি জাতীয় ত্রুটি থেকে থাকে যেটা কিনা আমরা নির্ণয় করতে চাই নির্ধারণ করতে চাই তাহলে যেটা হবে সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডে অন্তর্নিহিত বিষয় হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স লাইনস সেগুলো মূল একটি বৈশিষ্ট্য হচ্ছে সে এয়ারের মধ্য দিয়ে খুব সহজে চলাচল করতে পারে না বাধাগ্রস্ত হয় যখনই ওরকম একটি ত্রুটি বিচ্যুতি পেয়ে যায় তখনই সে সহজে অন্য ফ্লাক্স অফ লাইন্সের মতো সহজে যেতে পারে না তাহলে একটু বিচ্যুত হয় ব্যাহত হয় ওই অবস্থায় যদি আমরা ওই কম্পোনেন্টের উপরে wet solution of magnetic particles ferrous magnetic particles অথবা ড্রাই ম্যাগনেটিক পার্টিকেলসগুলো আমরা সরিয়ে দেই তাহলে কি হবে সেগুলো ওই ক্র্যাকের মধ্যে বা ডিসকন্টিনিউটির জায়গায় সে আকৃষ্ট হবে এবং তার মধ্যে জড়ো হবে এক জায়গায় জড়ো হয়ে আমাদেরকে দৃষ্টি নিবদ্ধ করতে সহযোগিতা করবে হ্যাঁ এই জায়গাটায় নিশ্চয়ই কোনো একটি সমস্যা আছে বলে আমরা তখন ধারণা করে নেব এবং ওই অবস্থায় যারা এই বিষয়ে দক্ষ তারা এটা পরিদর্শন করবে পরিদর্শন করে তারা নির্ধারণ করবে হ্যাঁ এই কম্পোনেন্টের সারফেসে বা সাব সারফেসের কোন ধরনের ত্রুটি আছে কত মাত্রায় ত্রুটি আছে সেটা নির্ধারণ করা হয় বা এইভাবেই নির্ধারিত হয়ে থাকে এই অবস্থায় ওই ইন্ডিকেশনসটি তৈরি করার জন্য অধিকাংশ ক্ষেত্রেই ওই ফেরোম্যাগনেটিক পার্টিকেলসগুলোর উপরে পার্টিকেলসগুলোকে কখনো কখনো রং দিয়ে রঞ্জিত করা হয় কখনো কখনো ফ্লোরোসেন্ট ম্যাগনেটিক পার্টিকেলসও ব্যবহার করা হয় এই সকল কথাগুলো আমরা বলার চেষ্টা করেছিলাম এবং শেষের দিকে আমরা অতিরিক্ত দুটো পদ্ধ অনেক বলেছিলাম অনেক পদ্ধতিতে এই পরিদর্শন পদ্ধতিটি পরিচালনা করা সম্ভব হয় শেষে আমরা দুটো পদ্ধতি অতিরিক্ত বলেছিলাম একটা বলেছিলাম যে লিকুইড সলিউশনের মধ্যে অনেকগুলো হেড রেখে ওয়েট বাতের মধ্য দিয়ে আমরা সেটা পরিচালনা করতে পারি যেটাকে হেড শর্ট পদ্ধতি আমরা বলে চেষ্টা বলার চেষ্টা করেছিলাম যার মধ্যে আমাদের লিকুইড সলিউশনের মধ্যে ফ্লোরোসেন্ট ম্যাগনেটিক পার্টিকেল দ্রবীভূত অবস্থা থাকবে আরেকটি আমরা পদ্ধতির কথা বলেছিলাম যদি কিনা পাইপ টিউব বা এই জাতীয় কোনো হলো থাকে তাকেও যদি আমরা ইনার সারফেস আউটার সারফেসের কোনো রকমের উপরে বা কাছাকাছি অবস্থায় কোনো রকম ত্রুটি বিচ্যুতি নির্ধারণ করতে চাই তাহলে আমরা একটি সেন্ট্রাল কন্ডাক্টর রড ব্যবহার করে আমরা দুটো হেড এর মধ্যে আবদ্ধ করে আমরা ইলেকট্রিক সাপ্লাই দিয়ে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে ওয়েট সলিউশন দিয়ে আমরা তাদেরকে ভিজিয়ে নিয়ে ম্যাগনেটিক পার্টিকেলগুলো ওর উপরে রেখে বা বিতরণ করে আমরা ইন্ডিকেশনস তৈরি করে আমরা নির্ধারণ করতে পারি ওর ভিতরে কোনো ত্রুটি বিচ্যুতি আছে কি নেই এইভাবে আমরা আলোচনাটি গত সেশনে শেষ করেছিলাম এবং শেষের দিকে একটি বাড়ির কাজ দিয়েছিলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমাদের সবগুলো মনে পড়ছে এবং তোমরা এর উপরে বিস্তারিত করেছো এখন আমরা চলে যেতে চাই আজকের সেশনের মূল আলোচনা এবং প্রথম আলোচ্য বিষয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রথম আলোচ্য বিষয়টি হচ্ছে এক্স রে পদ্ধতিতে প্রকৌশল যন্ত্রাংশের পরিদর্শন পদ্ধতির বর্ণনা যেটি কিনা একটু আগে যেরকম বলছিলাম রেডিওগ্রাফিক মেথডের অংশ আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা রেডিয়েশন সোর্স ব্যবহার করা হয়েছে এবং একটি কম্পোনেন্ট রাখা হয়েছে ইঞ্জিনিয়ারিং কম্পোনেন্ট ইউসেফ তার মধ্যে একটি ডিসকন্টিনিউটি বা একটা ডিফেক্ট ডিম্বাকৃতি দেখানো হচ্ছে এবং রেডিয়েশনগুলো যাচ্ছে এবং নিচের দিকে একটি রেকর্ডিং বা রিসিভিং মিডিয়াম দিয়ে আমরা একটু কালো সাদা এরকম করে আমরা একটি চিত্র দেখতে পেলাম এটা আমরা বিশ্লেষণ করব এবং আমরা এটাকে বর্ণনা করার চেষ্টা করব এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই বর্ণনার প্রথমেই আমরা একটু সুনির্দিষ্টভাবে কয়েকটি বিষয় আমরা জেনে নেওয়ার চেষ্টা করব এই পদ্ধতিতে মূলত তিনটি বিষয়ের খুব দরকার পড়বে এটা একটু মনে রাখতে হবে তাহলে আলোচনাটি কখনোই মুখস্থ না করে নিজের মতো করে আবার আমরা সুবিন্যস্তভাবে আমরা তৈরি করতে পারবো এবং লিখতে পারবো সেটি হচ্ছে প্রথমত দরকার পড়বে আমি যে কম্পোনেন্টের উপরে এই পদ্ধতিটি প্রয়োগ করতে চাই সেটি অর্থাৎ ওয়ার্ক পিস বা কম্পোনেন্ট তারপরে হচ্ছে একটি রেডিয়েশন উৎস এবং সর্বশেষ আরেকটি দরকার পড়বে রেকর্ডিং মিডিয়াম যার উপরে আমি রেডিয়েশন কম্পোনেন্টের উপর ফেলে আমি ত্রুটি বিচ্যুতি কি আসে সেটির একটি ছবি গ্রহণ করব রেকর্ডিং মিডিয়াম তাহলে ঘটনাটি কি ঘটবে বলা হচ্ছে এরকম যে রেডিয়েশন উৎস ব্যবহার করা হবে এই কারণে ওখান থেকে আমরা রেডিয়েশন রেগুলো কম্পোনেন্টের উপর ফেলব সেই ক্ষেত্রে বলা হচ্ছে যদি কম্পোনেন্টটি খুব পাতলা বা কম ঘনত্বপূর্ণ পদার্থের হয় তাহলে এক্স রেডিয়েশন দিলেই আমরা কাজটি সম্পন্ন করতে পারবো টেস্ট সম্পন্ন করতে পারবো আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং যদি সেটি মোটা এবং খুব বেশি ঘনত্বপূর্ণ পদার্থ হয় তাহলে অবশ্যই এক্স রেডিয়েশন দিলে সেটি হবে না গ্যামা রেডিয়েশন ব্যবহার করতে হবে তাহলে আমরা কিন্তু যথেষ্ট পরিমাণে এখান থেকে একটি পার্থক্য বুঝে নিতে পারলাম এক্স রেডিয়েশনটি আমরা কখন ব্যবহার করব গ্যামা রেডিয়েশনটি কখন ব্যবহার করব মূলত কিন্তু প্রক্রিয়াটি একই থাকবে পদ্ধতিটি একই থাকবে আশা করি তোমরা একটা দারুণ বিষয় বুঝে নিলে তাহলে পাতলা ঘনত্বপূর্ণ পদার্থের ক্ষেত্রে এক্স রেডিয়েশন ব্যবহার করব এবং মোটা এবং বেশি ঘনত্বপূর্ণ পদার্থের ক্ষেত্রে গ্যামা রেডিয়েশন ব্যবহার করব আর রেকর্ডিং মিডিয়ামটির উপরে আমাদের মূলত ওয়ার্ক পিসকে রাখা হবে অর্থাৎ যে কম্পোনেন্টের আমরা ডিফেক্ট নির্ধারণ করতে চাই সেটি সেই রেকর্ডিং মিডিয়ামটি হতে পারে বা হবে ইউজুয়ালি এক্সরে ফিল্ম আমরা যেটা সকলেই প্রায় চিনি সেই প্লাস্টিকের তৈরি স্পেশাল কোটেড প্রিম বা বিভিন্ন ডিজিটাল রেডিয়েশন ডিটেক্টরস ইত্যাদি যে কোনো একটি হতে পারবে এই অবস্থায় আমরা যদি একটি রেডিয়েশন সোর্স থেকে ওই এক্স রে ফিল্ম বা ডিজিটাল রেডিয়েশন ডিটেক্টরসের উপরে আমরা কম্পোনেন্টকে রেখে রেগুলো দেই এবং তাহলে আমরা কম্পোনেন্টের মধ্য দিয়ে রেগুলো অতিক্রম করবে এবং ফিল্মের উপরে সে একটি ছবি তৈরি করবে ছবিটি কেমন হবে সেটি হচ্ছে এরকম হবে যে বেশি অন্ধকারাচ্ছন্ন জায়গাগুলি অধিক রেডিয়েশন অতিক্রম করছে বলে আমরা জানতে পারবো এবং কম অন্ধকারাচ্ছন্ন জায়গাগুলিতে কম রেডিয়েশন অতিক্রম করেছে বলে আমরা জানতে পারব বিষয়টি আবার খেয়াল করো যে সমস্ত রেকর্ডিং যে মিডিয়াম অর্থাৎ এক্স রে ফিল্ম সেখানে আমরা একটু বিবেচনা করি চিত্রের দিকে তাকিয়ে বেশি যেখানে ডার্ক থাকবে সেখানে আমরা বুঝতে পারবো যে অধিক রেডিয়েশন পেনিট্রেট করেছে পাস করেছে অতিক্রম করেছে আর যেখানে আপসা আপসা বা খুব বেশি সাদা এরকম একটি অবস্থায় সেখানে আমরা বুঝতে পারবো যে কম রেডিয়েশন অতিক্রম করেছে তাহলে আমরা কম্পোনেন্টের দিকে তাকাই এবং রেকর্ডিং মিডিয়ামেন্টের দিকে তাকাই কি দেখব খুব মোটা জায়গাটায় আমরা তার নিচের জায়গাটাই দেখব সাদা বেশি বা খুব বেশি সাদা যেখানে পাতলা জায়গা অথবা যেখানে ডিফেক্ট আছে তার নিচের দিকেই খেয়াল করে দেখব সেখানে বেশি অন্ধকারাচ্ছন্ন অথবা আপছন্দ করার জন্য তাহলেই কিন্তু আমরা বিষয়টি ভালো করে বুঝে নিতে পারবো যে আমরা কোনভাবে রিডিংটা গ্রহণ করব যে ডিফেক্টের অবস্থাটা কি বা কত মাত্রায় আছে বা কোথায় কোথায় আছে আশা করি আমরা বুঝতে পারলাম তো এই অবস্থায় আমরা রেকর্ডিং মিডিয়ামটাকে যদি পেয়ে যাই তাহলে আমরা কি বুঝবো বুঝবো হচ্ছে এটাই যে ত্রুটিযুক্ত জায়গাগুলি দিয়ে অধিক রেডিয়েশন অতিক্রম করবে নাকি নিশ্চয়ই কারণ কি ওই জায়গাটায় ওই ত্রুটি থাকার কারণে থিকনেস কম থিকনেস কম থাকলে পুরুত্ব কম থাকলে রেডিয়েশন কি হবে একটু আগে আমরা ওখানে যেটা বললাম অধিক রেডিয়েশন অতিক্রম করবে তো অধিক রেডিয়েশন অতিক্রম করলে কি হবে অন্ধকারাচ্ছন্ন বেশি হবে অর্থাৎ ডার্কনেস বেশি হবে অর্থাৎ যেখানে আমরা দেখব রেডিয়েশন পাস করেছে কিন্তু সেখানে আরও আপসা আপসা বা বেশি অন্ধকারাচ্ছন্ন আছে সেইখানটাই আমরা মনে করব ওই অন্ধকারাচ্ছন্নের ঘনত্ব দেখে যে এইখানটায় ত্রুটির পরিমাণটি কেমন এই হচ্ছে আমাদের একটি বোঝার মতো জায়গা এক্সপার্ট যারা এটাকে রিড আউট করতে তারা এটা দেখে বুঝতে পারবে বলতে পারবে মন্তব্য করবেন যে আমাদের কোন জায়গায় কেমন মাত্রায় ত্রুটির অবস্থাটি আছে এটাই হচ্ছে আমাদের এক্স রে পদ্ধতির মূল বিষয় আশা করি আমরা বুঝতে পেরেছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এখন চলে আসতে চাই শেষ আলোচ্য বিষয় আল্ট্রাসনিক পরিদর্শন পদ্ধতির বর্ণনা আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে একটি কম্পোনেন্ট তিনটি অংশ একটি চিত্রটার তিনটি অংশ প্রথম অংশটি মূলত আমরা দেখানোর চেষ্টা করি সেখানে যে একটি কম্পোনেন্ট তার ভিতরে আমাদের ম্যাটেরিয়ালের পার্টিকেলগুলো দানা দানা অবস্থায় আছে খুব সুন্দর করে সারিবদ্ধভাবে আছে প্রথম উপরের চিত্রটিতে দ্বিতীয় চিত্রটিতে বলা হচ্ছে যে আমরা পরীক্ষা যখন চালাচ্ছি পরিদর্শন পদ্ধতি যখন প্রয়োগ করলাম তখন একভাবে তখন ওটি একটি বিচ্ছিন্ন হয়ে এই এক অবস্থায় তৈরি হলো এবং তৃতীয় নিচের চিত্রটায় বলা হচ্ছে যে আবার অন্যভাবে যখন পরিদর্শন পদ্ধতি চালাচ্ছি তখন ওইভাবে আবার সজ্জিত হয়ে তৈরি হলো এই হচ্ছে অবস্থা এখন আমরা এক এক করে বিশ্লেষণ করব বিশেষ করে দ্বিতীয় এবং তৃতীয় চিত্রটি সেটি হচ্ছে আলট্রাসনিক পরিদর্শন পদ্ধতির মূল বিষয়টি কী মূল বিষয়টি হচ্ছে এই যে অতি উচ্চ শব্দ তরঙ্গ এখানে ব্যবহার করা হবে এবং ব্যবহার করে কি করা হবে কম্পোনেন্টের অর্থাৎ যে ওয়ার্ক পিস বা কম্পোনেন্ট বা ম্যাটেরিয়ালের আমি মধ্যকার ত্রুটি বিচ্যুতি নির্ধারণ করতে চাই নির্ণয় করতে চাই তার এক প্রান্তে শব্দ তরঙ্গ প্রয়োগ করে যন্ত্রের সাহায্যে সেই শব্দ তরঙ্গ অপর প্রান্তে পৌঁছে আবার ফিরে এসে আমি আরেকটি যন্ত্রের মাধ্যমে সেটিকে গ্রহণ করব এবং এই যে শব্দ তরঙ্গ প্রেরণ করলাম এবং আবার ফিরে আসলো এর মধ্যকার যে অতিবাহিত সময়কাল কতটুকু সে গ্রহণ করলো এইটাকে বিশ্লেষণ করে এবং এর সাথে কতটুকু দূরত্ব অতিক্রম করলো এই দুটোর সঙ্গে সম্পর্ক আগে থেকেই আমরা ডেটাবেজে থাকবে এই মূল ডেটাবেজের সঙ্গে তুলনা করে আর আমার পরীক্ষা যখন চালালাম সেই অবস্থার যে আমি তথ্য পেলাম কতটুকু সময় ব্যয় করলো এবং আমার কত সময় কতটুকু দূরত্ব অতিক্রম করলো এর সঙ্গে তুলনা করে আমি নির্ধারণ করব যে কোন জায়গায় কত মাত্রায় ত্রুটি বিচ্যুতি আছে এই হচ্ছে পরিদর্শন পরিদর্শনের বা মেথডের মূল একটি কৌশল যেটা কিনা আমরা শিখেছি ফিজিক্সে শব্দ অংশে সমুদ্রের গভীরতা নির্ণয় করার ক্ষেত্রে নিশ্চয়ই তোমাদের অনেকেরই মনে পড়ছে এখন যাই হোক আমরা দেখি এখানে আমরা কি বলতে চেষ্টা করি যে অতি উচ্চ শব্দতরঙ্গ ব্যবহার করা হয় বেশিরভাগ সময় ওয়ান পয়েন্ট জিরো থেকে টেন পয়েন্ট জিরো মেগা হার্টসের মধ্যে সেই তরঙ্গ থাকে যেটা কিনা সাধারণত এই ফ্রিকোয়েন্সির শব্দ তরঙ্গ বাতাসের মধ্য দিয়ে চলতে পারে না এবং মানুষ তা শোনার মানুষের যে শোনার ক্ষমতা তার বাইরে থাকে এবং আরেকটি গুরুত্বপূর্ণ এখানে স্মরণ রাখার মতো বিষয় মনে রাখার মতো বিষয় সেটি হচ্ছে দুই ধরনের শব্দ তরঙ্গ এখানে ব্যবহার করা যায় এবং হয় যেটা কিনা একটু আগে বলতেছিলাম চিত্র দুটো একটা দ্বিতীয় এবং একটা তৃতীয় সেটা এই এখানে আলোচনায় আসবে যে একটা হচ্ছে লঙ্গিচিউডনাল ওয়েভ যেটাকে কম্প্রেশন ওয়েভ বলা হয় আর একটা হচ্ছে শেয়ার ওয়েভ বা ট্রান্সভার্স ওয়েভ দ্বিতীয় চিত্রটায় লঙ্গিচুডনাল ওয়েভ ব্যবহার করা হয়েছে এই পদ্ধতিতে আমরা পরিদর্শন পথে চালাতে পারবো আর তৃতীয় চিত্রে শেয়ার ওয়েভ বা ট্রান্সভার্স ওয়েব ব্যবহার করা হয়েছে এই পদ্ধতিতেও আমরা পরিদর্শন পদ্ধতি পরিচালনা করতে পারবো এটা হচ্ছে দ্বিতীয় এবং তৃতীয় চিত্রের মধ্যকার বিষয় অন্য কোনো বিষয় নয় অর্থাৎ যে কোনো একটি ওয়েব ব্যবহার করে আমি পরিদর্শন পদ্ধতি পরিচালনা করতে পারব তাহলে কি করা হচ্ছে একটি সেন্ডার যন্ত্র থাকবে শব্দ তরঙ্গ যিনি সেন্ড করবে কম্পোনেন্টের মধ্যে মনে করা যাক আমরা লঙ্গিটিউডাল ওয়েভ বা কম্প্রেশন ওয়েভ সেন্ড করব। কম্পোনেন্টের এক প্রান্তে সেন্ড করব সে কম্পোনেন্টের মধ্যে ওই পার্টিকেলগুলোকে আলোড়িত করবে শব্দ তরঙ্গ যাচ্ছে অপর প্রান্তে যে আবার সে ফিরে আসবে এই অবস্থায় মধ্যবর্তী বা এর কোনো এক প্রান্তে যদি কোনো ত্রুটি বিচ্যুতি ক্র্যাক ইত্যাদি থেকে থাকে সেখান থেকে সে ব্যাহত হবে এবং ব্যাহত হয়ে সে আবার যেহেতু ডিসকন্টিনিউশন হয়ে যাবে ওখান থেকে সে আর কোনো ম্যাটেরিয়াল পাবে না ম্যাটেরিয়ালের পার্টিকেল পাবে না যেহেতু পার্টিকেল পাবে না তাহলে সপ্তরঙ্গ সে আর ওদিকে বিতরণ করতে পারবে না তাহলে অবশ্যই সে ফিরে আসবে এই অবস্থায় আবার রিসিভারে এসে ওই পূর্বের জায়গায় একটা রিসিভার থাকবে সেখানে সে গ্রহণ করবে টাইম এবং ডিস্ট্যান্স মাপবে ডিসপ্লে করবে করে পুরাতন মানে সংরক্ষিত ডেটাবেজের সঙ্গে তুলনা করে আমাকে নির্ধারণ করতে সহযোগিতা করবে যে কোন জায়গায় কোথায় কোন মাত্রায় ত্রুটি বিচ্যুতি আছে এই যে দুটো চিত্র দিয়ে দুটো পদ্ধতির কথা বলা হলো সেখানে শেয়ার বা ট্রান্সভার্স ওয়েভের ক্ষেত্রে কম্প্রেশন বা লঙ্গিটিউডিনাল ওয়েভের একটি পার্থক্য হচ্ছে যে শেয়ার ওয়েভ সাধারণত যে ভেলোসিটিতে যায় সেটা হচ্ছে কম্প্রেশন বা লঙ্গিটিউডিনাল ওয়েভের প্রায় অর্ধেক গতিতে এটা একটি পার্থক্য মূলত এছাড়া তেমন কোনো বিষয় নেই আরেকটি বিষয় হচ্ছে কম্প্রেশন ওয়েভ বা লঙ্গিটিউডিনাল ওয়েভ সে সাধারণত যেদিকে ওয়েভটি যায় সেদিকেই পার্টিকেল যেদিকে ওয়েব যায় সেদিকে পার্টিকেলগুলো নড়াচড়া করতে থাকে আর শেয়ার বা ট্রান্সভার্স ওয়েবে যেদিকে ওয়েবটি যায় তার আড়াআড়ি বা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে পার্টিকেলগুলো মুভ করে এই হচ্ছে একটি আরেকটি পার্থক্য এছাড়া তেমন কোনো পার্থক্য নেই আশা করি তোমরা বুঝতে পেরেছ একটু দেখে নিতে চাই এর আরেক দুটো বিষয় এর সঙ্গে সম্পর্কযুক্ত সেটি হচ্ছে পদার্থ বা যন্ত্রাংশের মধ্যকার ক্র্যাক্স বা ডিফেক্টস নির্ণয় এবং পুরুত্ব যেমন পাইপের দেয়ালের পুরুত্ব নির্ধারণ করতে এটি ব্যবহৃত হয় আশা করি আমরা বুঝতে পারছি কারণ কি যে পদ্ধতিতে এটি চালনা করা হয় তাতে পুরুত্ব নির্ধারণ করা খুব সহজ দেয়ালের পুরুত্ব সহজ করে যেন বলা হলো পাইপের পুরুত্ব ইত্যাদি বিষয় এবং ক্র্যাক্স এবং ডিফেক্টসের কথা তো বারবারই বলা হচ্ছে মূলত ওই উদ্দেশ্যে এটি পরিচালনা করা হয় এবং এই ছয়টি পদ্ধতির কথা যেটা গত সেশনে বলা হতো সেটা এই কারণেই তাই না আরেকটি বিষয় হচ্ছে কোথায় কোন কোন ধরনের ইন্ডাস্ট্রিতে এগুলো বেশি ব্যবহৃত হয় সেটি হচ্ছে অধিকাংশ ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা সম্ভব এবং যায় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই aerospace industry oil gas power generation এই জাতীয় ইন্ডাস্ট্রিগুলোতে বেশি ব্যবহৃত হয় কারণ এই জাতীয় ইন্ডাস্ট্রিগুলো খুব সূক্ষ্ম ধরনের কাজ করে এবং এখানে ব্যবহার করা হয় অধিক মাত্রায় তো শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালোভাবে অনুধাবন করতে পেরেছো রেডিওগ্রাফিক মেথড মেথড যার মধ্য দিয়ে আমরা আলোচনা করলাম এক্স রে মেথড এবং সর্বশেষে আলট্রাসনিক পরিদর্শন পদ্ধতি বা আলট্রাসনিক মেথড এর মাধ্যমে আমরা নবম অধ্যায়ের একদম শেষ প্রান্তে চলে আসলাম এবং আজকের সেশনের একদম শেষের দিকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমাদের অনেক প্রশ্ন এর ভিতর থেকে তৈরি হয়েছে প্রতি সেশনের মতো আজকেও ওইভাবে অনুরোধ করছি তোমাদের সংশ্লিষ্ট সম্পর্কযুক্ত যে সকল প্রশ্ন থাকবে কমেন্টসে লিখে জানাবে আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব সম্ভব মতো এবং প্রতি সেশনের মতো আজকেও একটি বাড়ির কাজ থাকবে যদিও খুব ছোট্ট একটি বাড়ির কাজ কিন্তু আশা করি খুব মনোযোগ সহকারে এবং যুক্তি সহকারে সেটি তৈরি করবে সেটি হচ্ছে আলট্রাসনিক পরিদর্শন পদ্ধতির মূল নীতি লিখো আমি প্রত্যাশা করব এটি আমি কিন্তু সরাসরি বলিনি কিন্তু আমি এই কথাগুলো ভালোভাবে বুঝিয়ে বলে দিয়েছি একটি চিত্র দিবে দারুণ করে যুক্তি সহকারে এটি লেখার চেষ্টা করবে যে মূল নীতিটি কেমন হওয়া উচিত এবং কি কিভাবে এর মূল নীতিটি গঠিত হয় আলট্রাসনিক পরিদর্শন পদ্ধতির মূল নীতি এটি লিখবে সুন্দর করে লিখবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি এতক্ষণ ধরে আমার সেশনে তোমরা অংশগ্রহণ করলে এই জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং একই সাথে যে সকল সম্মানিত ভিউয়ার এই সেশনে এতক্ষণ অনুসরণ করলেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি এবং সকলকে এই সেশনটি পুনরায় দেখার অনুরোধ জানাচ্ছি এবং তার জন্য এই উজ্জ্বল রঙের ওয়েবসাইটটি আমি ভিজিট করার অনুরোধ রাখব এবং একই সাথে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আগামী সেশনে আবার অংশগ্রহণ করবে এই অনুরোধ জানিয়ে আজকের সেশন আমি আনুষ্ঠানিকভাবে এখানেই শেষ করছি সকলকে পুনশ্চ ধন্যবাদ